লিখেছেন সুইজারল্যান্ডে যন্ত্রণা ছাড়া মৃত্যুর জন্য আত্মহত্যা করার একটা মেশিন আবিষ্কার করা হয়েছে এবং আইনিভাবে সেটাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে এ সম্পর্কে যদি সুন্দর আলোকে কিছু বলতেন ভাই সুমন প্রথম কথা হলো আত্মহত্যা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বড় ধরনের অপরাধ এবং কাবিরা গোনা মহাপাপ কারণ একজন ইমানদার তিনি সবসময় বিশ্বাস রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দেখছেন এবং সব কিছু তার নিয়ন্ত্রণ অতএব ইমানদার একেবারে নিরাশ হয়ে যাওয়া হতাশ হয়ে যাওয়া আশার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে মনে করা এটা ইমানদারের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় আশার সকল দুয়ার বন্ধ হলেও আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দুয়ার কখনো বন্ধ হয়ে গেছে এমনটি নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই যার কারণে ইমানদার তার জীবনের একেবারে শেষ মুহূর্তে কঠিনতম সময়ে এসেও আল্লাহ তালা রহমতের আশা করবে আল্লাহ বলেছেন আল্লাহ তখন তুমি রহমতুল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বলেছেন আল্লাহ রহমত থেকে অবিশ্বাসী ছাড়া আর কোনো বিশ্বাসী মানুষ নিরাশ হতে পারে না এজন্য ইমানদার আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যাটা নৈরাশ্য থেকে আসে আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তারা এই অবস্থাকে পরিবর্তন করে আমার কাঙ্ক্ষিত অবস্থা বরং তার চেয়ে তারও ভালো অবস্থায় আমাকে নিয়ে যেতে পারে আল্লাহ তালা কাদির সব কিছু করতে সক্ষম এই বিশ্বাস আমাদের যেহেতু আছে সেহেতু আত্মহত্যা করা যায় নয় হারাম অতএব আত্মহত্যার বিষয়ে আমাদের ধারণা করে পরিষ্কার থাকতে হবে করিম সাল্লাহ সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে এরশাদ করেছেন যে যে ব্যক্তি কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করবে কোনো যন্ত্র ব্যবহার করে আত্মহত্যা করবে তাকে ওই যন্ত্র দিয়ে ওই বস্তু দিয়ে কেমতে আখেরাতে শাস্তি দেওয়া হবে এবং সেই এর মাধ্যমে শাস্তি পেতে থাকবে তো যার কারণে আত্মহত্যা করার জন্য যেই উপকরণ ব্যবহার করা হবে সেই উপকরণের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এখান থেকে পরিষ্কার বোঝা যায় এটা হারাম গুণাহের কথা যদিও আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায় না যার কারণে তার জন্য দোয়া করতে পারেন জীবিত যারা আছেন তারা আর আত্মহত্যা করার পর সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা জানাজা পড়বে না ওনারা পড়বে এটা হলো আত্মহত্যা সম্পর্ক বিধান এরপর আসা যাক সুইজারল্যান্ডে আবিষ্কৃত সে আত্মহত্যার যন্ত্র দ্বারা আত্মহত্যা করলে যন্ত্রণা ছাড়া মৃত্যু হয় এর দাবি আমরা কোনো হ্যাডিসের আলোকে দেখলে দেখতে পাই যে এটা সত্য নয় সঠিক নয় কারণ নবী করিম সাল্লাহ আসলাম থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে মৃত্যুর সময় মানুষের যথেষ্ট যন্ত্রণা এবং কষ্ট হয় বিশেষ করে যখন মানুষ আল্লাহর অবাধ্য হয় হারাম পথে নিজেকে পরিচালিত করে অবিশ্বাসী হয় জাহান্নামী মানুষদের মৃত্যুতে অনেক বেশি কষ্ট হয় এবং বিষয়ে হাদিসের সুস্পষ্ট বর্ণ রয়েছে একটি হাদিস বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন সাদ্দান নওসরদুল্লাহ তালাহু আর সে হাদিসের ভাষ্য হলো এরকম যে কোনো ব্যক্তিকে মৃত্যুর পর যদি কবর থেকে তুলে জিজ্ঞাসা করা যেত যে মৃত্যুর যন্ত্রণা কী এবং সে যদি তার সেই যন্ত্রণার কথা মানুষকে বলতে পারত তাহলে দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া আয়েস আনন্দ সব কিছু ছেড়ে দিয়ে সে আখেরাতের চিন্তা থাকতো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য পাগল করা থাকতো পরেশান থাকতো হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যু মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের এবং কত কঠিন আর অনেকগুলো এ বিষয় রয়েছে তবে যারা ইমানদার আল্লাহ নেককার বান্দা আখরাতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন যারা নিজের কর্ম নিজের বিশ্বাসের মাধ্যমে জান্নাত নিজের করে নিতে পেরেছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এমন মৃত্যু দিবেন যে মৃত্যুতে কোনো যন্ত্রণা থাকবে না বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেমন একটা হাদিসে আসলাম ইব্রাহিম সাল্লাহ আসলাম বলেছেন কোনো ব্যক্তি যখন নিজের ইমান নিজের আমল নিজের কর্ম বিশ্বাস এগুলোর মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারেন এবং নিজেকে জান্নাতের যদি মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তো সেই ব্যক্তির রোহ কবজা করার জন্য আল্লাহর তরফ থেকে তারা আসেন জান্নাত থেকে পাত্র এবং রুমাল নিয়ে এবং এত ভালোভাবে তার রোহ কবজ করেন যে সে ব্যক্তি অত্যন্ত শান্তচিত্তে চিত্তে এই ইহকাল ত্যাগ করে অর্থাৎ তার কোনো কষ্ট হয় না এখান থেকে বোঝা যায় নেককারদের কথা ভিন্ন অতএব কোনো যন্ত্র এর মাধ্যমে মৃত্যু হলে কোনো কষ্ট হবে না এই দাবি এই সমস্ত হাদিসের সাথে সম্মতিপূর্ণ নয় খোলাসা কথা হলো আত্মহত্যা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম এবং এটার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করা হলো সেই যন্ত্রের যত আপনার ভালো দিক বর্ণনা করা হোক না কেন একজন মুসলমান হিসাবে সেগুলো কেনা বেচা এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া কেনাবেচার সাথে যুক্ত হওয়া এবং এগুলো মার্কেটিং করা এই সব কাজগুলো মুসলমানের জন্য হারাম কারণ হারামের উপকরণ উপাদান এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া সেটা বেচা কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়াটাও সেলসহিতে গুনাহের কাজ আল্লাহ তার মধ্যে কোনো সার্থক দান